শুনিয়েছি গান আমি ক্লান্তি ওইখানে যাও ওইখানে অদরে তোমার ফোটাতে হাসি চলে গেছি আমি দূর থেকে বহু দূরে এই রূপালি গিটার ফেরে একদিন চলে যাব দূরে ভাই স্যার দশটা টাকা দিলে এই বকশিস চা খাবার একটু লাল আমরা কিছু বল না দশটা টাকা দিলে চা খাবার বড় দশটা টাকা হ্যাঁ, দশটা টাকা দশ টাকা নেই শুয়ে দেখো কি এটা পানি হোক আর জাহার নামো কিছু একটা তো মারছে আর পানি মারার দরকার নেই